আমাদের সামনে একজন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সাহবা সরকার এটা প্রমাণ করবে বলে আমি আশা করি আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমি নিজে একজন সাংবাদিক আর এই গাছ ধন্যবাদ আজকে বিভিন্ন বিষয় বলে যে লোকের সাথে আমরা কিছু লোক প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমার আজকে যারা এসে দাঁড়িয়েছে মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমরা সবসময় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি যারা মাদক ব্যবসা করে রুখে দাঁড়িয়েছি আমি নয় আমার সাথে যারা আজকে দাঁড়িয়েছেন অধিকাংশ সবাই দাবি জানাচ্ছি পাশাপাশি যারা মামলার সাথে জড়িত তাদেরকে এখনই গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানাবো আর বিশেষ করে যারা আমরা প্রেরণ আছি আমরা সবসময় মাদক আছে না আমাদের যে পুলিশ প্রশাসন ভাইরা আছে একটু